এই জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে পরের জীবনেও যদি আমি জন্ম নেই আমি তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি পাগলের মতো ভালোবাসি